us apart and back কিছু শঙ্কায় ভরা চুম্বন ছিল প্রেমিকার ঘন নিঃশ্বাস হাসি মুখে ফোয়ারা এই অবেলায় ফোটা কাশফুল নিয়তির মতো নির্ভুল যেন আহত কোনো যোদ্ধার বুকে বেঁচে থাকা এক মেঘ ফুল যদি ঘরে ফেরা পাখি নিশ্চুপ হৃদয়ে ঢেউ ভাঙে চুপ চুপ যদি জাহাজির নাগরিক ঢেউ অপরাধ মেনে নিয়ে কেউ কেউ যদি সংগ্রাধা হাতে বহুদূর যাও একদিন ঠিকই এনে দেব হাসি মুখ একসাথে চাই বুকের স্বপ্নের দিগন্ত রঙিন ইচ্ছে হলেই এনে দিতে পারে বেপরোয়া রোদ্দুর ঝলমল দিন প্রেমিকার মুখ রক্তিম ছিল রোদ উঠে গেছে তাই তোমাদের নগরী আমি আজও হেঁটে বেড়াই এসে গেল বহুদূর নয়নের প্রিয় জীবন ছেড়ে পালায় তুমি যে আছো তাই আমি পথে হেঁটে জানালায় তোমাদের যারা হাসি মুখে বহুদূর যেতে চায় তুমি আছো তাই আমি পথে হেঁটে যাই হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই তুমি যে আছো তাই আমি পথে হেঁটে যাই হেঁটে হেঁটে বহুদূর প্রেমিকার ভালোবাসা দেবে কেউ জীবনে উষ্ণতার সত্য আশা তোমরা কেউ কি দিতে পারো প্রেমিকার ভালোবাসা দেবে কি কেউ জীবনে উষ্ণতার সত্য আশা ভালোবাসার আগে নিজেকে সাজিয়ে আমার মনের মতো সাজিয়ে আমি বড় অসহায় অন্য পথে একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে তোলে ভালোবাসা তুলে দেখেনি তোমরা কেউ কি করবে আমার জন্য অপেক্ষা ভালোবাসবে শুধু আমায় করবে প্রতিকা তোমরা কেউ কি করবে আমার জন্য অপেক্ষা ভালোবাসবে শুধু আমার করবে প্রতিজ্ঞা ভালোবাসার আগে নিজেকে নিয় বাজিয়ে আমার মনের মতো নিও সাজিয়ে আমি বড় অসহায় অন্য পথে একটি নাটকি দেখি মহাকালে আমায় ভালোবাসেনি অসীমে ভালোবাসা ও বুঝেনি ও আমায় ভালোবাসেনি অতলে ভালোবাসা তোলে দেখেনি